আমি কি উকুন বংশে বিয়ে করি নাই বলো রে এদের তিন বোনের মাথায় এত উকুন হয় হয় হয় উকুন থেকে আরম হয়ে গেছি মানে যেভাবে চিংড়ি চাষ করে ওইভাবে উকুন চাষ করে রেখেছে তা উকুন নাম বললে আমরা কি করব বলো তা বীজ মারামারি কর অনেক রকম বীজ ট্রাই করেছি কিন্তু মরছে না কোনো বিষে মরছে না এবার এক কাজ কর বলো ওই ঘাস মারা বীজ মার উকুন চলে যাবে আর ওই উকুন ধরে থাকে সেটাও জীবনের মতো চলে যাবে কি